দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক অঙ্গনে সর্বপ্রথম জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেটগুলো ভারতের সেনাবাহিনীর ট্রাক খাদে পড়ে নিহত চার এরপরে জানিয়ে দিব তালেবানকে প্রতিরোধে অস্ত্র হাতে সাধারণ আফগানরা আর থাকছে পানির নিচে তলানোর সংখ্যায় বিশ্বের একচল্লিশ কোটি লোক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 ভারতীয় সেনাবাহিনীর ট্রাক খাদে পড়ে নিহত চার ভারতের পূর্ব সিকিমের গ্যাংটকে সেনা সদস্যদের বহনকারী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ছয়শ ফুট গভীর খাদে নিমজ্জিত হয়েছে এতে অন্তত চার জওয়ানের মৃত্যু হয়েছে ভয়াবহ এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরো দুইজন তাদের শিলিগুড়ি একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে বুধবার প্রবল বৃষ্টিতে নিয়ন্ত্রণ হারিয়ে পিছলে গিয়ে দুর্ঘটনার শিকার হয় ট্রাকটি ভারতীয় মিডিয়া হিন্দুস্থান টাইমস জানিয়েছে দেশটির সেনাবাহিনীর একটি ট্রাকে করে ছয় জওয়ান গ্যাংটকের দিকে যাচ্ছিলেন তারা প্রত্যেকেই বাহিনীর কুমোয়ান রেজিমেন্টের জওয়ান গ্যাংটকের দশ কিলোমিটার আগে নিউ জওহরলাল নেহরু রোডের উপর সিক্স মাইলের কাছে পিছলে যায় ট্রাকের চাকা নিয়ন্ত্রণ হারিয়ে ছয়শ ফুট গভীর খাদে পড়ে যায় ট্রাকটি স্থানীয় একজন বাসিন্দা জানিয়েছেন দুর্ঘটনার সময় সেখানে বৃষ্টি হচ্ছিল খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সেনাবাহিনী বর্ডার রোড অর্গানাইজেশন এবং পুলিশের উদ্ধারকারী দল উদ্ধার তৎপরতায় যোগ দেয় স্থানীয়রা সেনাবাহিনীর একজন কর্মকর্তা সংবাদ মাধ্যম পিটিআই কে জানিয়েছেন উঁচু পাহাড়ি এলাকায় খারাপ আবহাওয়া হওয়ার কারণে উদ্ধার কাজে রীতিমতো সমস্যার সম্মুখীন হতে হচ্ছিল শেষ পর্যন্ত কোনো ক্রমে তিন জওয়ানকে উদ্ধার করে গ্যাংটকের সেনা হাসপাতালে ভর্তি করা হয় পরে দুইজনকে নিয়ে যাওয়া হয় পশ্চিমবঙ্গের শিলিগুড়ি একটি হাসপাতালে সিকিমের পুলিশের তরফে জানানো হয়েছে প্রবল বৃষ্টি হচ্ছিল এরই মধ্যে সকাল সাড়ে আটটার দিকে ওই দুর্ঘটনা ঘটে ঘটনাস্থলেই মৃত্যু হয় এক জওয়ানের গ্যাংটকের সেনা হাসপাতালে নেওয়ার পর বাকি তিনজনের মৃত্যু হয় সূত্র হিন্দুস্তান টাইমস তালেবানকে প্রতিরোধে অস্ত্র হাতে সাধারণ আফগানরা দোস্ত মোহাম্মদ সালাঙ্গি বয়স পঞ্চান্ন বছর হাতে বন্দুক মুখে আবৃত্তি করে চলছেন কবিতা মুখে ঘনদাড়ি রোদের উত্তাপ থেকে বাঁচতে মাথায় পড়েছেন ঐতিহ্যবাহী টুপি যুদ্ধ বিধ্বস্ত আফগানিস্তানের রাজধানী কাবুলের উত্তরের পারওয়ান প্রদেশের উঁচু পাহাড়ের ছোট্ট একটি দলের নেতৃত্ব দিচ্ছেন তিনি দেশে তালিবান যোদ্ধাদের উত্থান ঠেকাতে বদ্ধপরিকর এই আফগান দল তাদের মতো দেশটির অনেক সাধারণ মানুষ যুক্তরাষ্ট্রের সৈন্য প্রত্যাহার করে নেওয়ার পর তালেবান ঠেকাতে দৃঢ় অঙ্গীকারবদ্ধ আফগানিস্তান থেকে বিদেশি সৈন্য প্রত্যাহারে সরকারি বাহিনীর উপর হামলা বাড়িয়েছে তালেবান দখলে নিচ্ছে নতুন নতুন ভূখণ্ড এক বার্তায় ইসলামী সশস্ত্র গোষ্ঠী তালেবানকে হুঁশিয়ারি দিয়েছেন দোস্ত মোহাম্মদ ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে তিনি বলেছেন তারা যদি আমাদের ওপর যুদ্ধ চাপিয়ে দেয় আমাদের ওপর নির্যাতন চালায় নারীদের উপর অনধিকার চর্চা করে এবং জনগণের সম্পত্তি দখলে নেয় তাহলে এমনকি আমাদের সাত বছর শিশুরাও হাতে অস্ত্র তুলে নিবে এবং তাদের বিরুদ্ধে দাঁড়াবে সাবেক শত শত আফগান মুজাহিদ যোদ্ধা ও সাধারণ মানুষের একজন হলেন এই সালাঙ্গি যিনি তালেবানের ক্রমবর্ধমান পুনরুত্থান ঠেকাতে সেনাবাহিনীকে সহায়তা করতে হাতে অস্ত্র তুলে নেওয়ার প্রয়োজনীয়তা অনুভব করেছেন দুই দশকের লড়াই শেষে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন আন্তর্জাতিক বাহিনী যখন কোন পক্ষের পরিষ্কার বিজয় ছাড়াই আফগানিস্তান ছাড়ার প্রস্তুতি নিচ্ছে তখন নিজ দেশে তালেবানের উত্থান ঠেকাতে দোস্ত মোহাম্মদের মতো শত শত মানুষ অস্ত্র হাতে তুলে নিচ্ছেন পারওয়ানের তালিবান বিরোধী আরেকটি দলে যোগ দিয়েছেন সেখানকার তরুণ শিক্ষার্থী ফরিদ মোহাম্মদ তিনি বলেন আমাদের দেশকে নিজেদের রক্ষা করতে হবে বিদেশি সৈন্যরা যখন আমাদের ছেড়ে চলে যাচ্ছে তখন এছাড়া আর কোনো উপায় নেই গত দুই দশক ধরে যুক্তরাষ্ট্রের প্রায় দেড় লাখ মোতায়েনকৃত সৈন্য আফগানিস্তান থেকে প্রত্যাহারের পর দ্বিতীয় সর্বাধুনিক জার্মানির সৈন্যদের বহরটি সবকিছু গুছিয়ে চলে যাওয়ার পর এসব কথা বলেছেন ফরিদ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এবং পশ্চিমা সামরিক জোট ন্যাটো গত এপ্রিলের মাঝের দিকে জানিয়েছিল নিউ ইয়র্কের বিশ্ব বাণিজ্য কেন্দ্রে হামলার বিশতম বার্ষিকীর দিনে আগামী এগারোই সেপ্টেম্বর দশ হাজার বিদেশি সৈন্য প্রত্যাহার করে নেবে চলতি সপ্তাহে জাতিসংঘে নিযুক্ত আফগানিস্তানের রাষ্ট্রদূত বলেছেন দেশের মোট তিনশো সত্তরটি জেলার মধ্যে পঞ্চাশটিরও বেশির দখলে নিয়েছেন তালেবান এছাড়া বিদেশি সামরিক বাহিনীর সমর্থনের অবসানের সঙ্গে সঙ্গে দেশটি ক্রমবর্ধমান হারে আরও অস্থিশীল হয়ে উঠেছে তালেবান যোদ্ধারা অনেক প্রাদেশিক রাজধানীর নিয়ন্ত্রণ নেওয়ার জন্য চারিদিকে অবস্থান নিয়েছে সশস্ত্র সংগঠন তালেবানের হাতে চলে যাওয়া জেলাগুলোর নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার চেষ্টায় সালাঙ্গি এবং মোহাম্মদের মতো সাধারণ দোকানদার ও ব্যবসায়ীরা পুরনো অ্যাসল্ট রাইফেল পিস্তল গ্রেনেড লঞ্চার দিয়ে গণ অভ্যুত্থান বাহিনীতে যোগ দিচ্ছেন আফগান প্রতিরক্ষা এবং নিরাপত্তা বাহিনীর মুখপাত্র আজমল ওমর সিনওয়ারি বলেছেন তালেবান যোদ্ধাদের বিরুদ্ধে অস্ত্র হাতে তুলে নিতে আগ্রহী আফগানদের আঞ্চলিক সামরিক বাহিনীতে নিয়োগ দেওয়া হচ্ছে যদিও অনেক গ্রুপ হতে অস্ত্র তুলে নেওয়ায় দেশটিতে গৃহযুদ্ধ ফিরে আসার ক্রমবর্ধমান ঝুঁকির ব্যাপারে সতর্ক করে দিয়েছেন কিছু রাজনৈতিক বিশ্লেষক সহিংসতা বৃদ্ধির মুখে চলতি মাসে আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গনি যুক্তরাষ্ট্র সফর করেন এ সময় তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে সাক্ষাৎ করে আফগানিস্তানের পরিস্থিতি তুলে ধরেন আফগানিস্তানের প্রতি যুক্ত যুক্তরাষ্ট্রের সমর্থন অব্যাহত রাখার অঙ্গীকার করলেও নিজেদের ভবিষ্যতের ব্যাপারে আফগানদের সিদ্ধান্ত নিতে হবে বলে জানিয়েছেন জো বাইডেন আফগানিস্তানের একটি রাজনৈতিক সমাধান খুঁজে পাওয়ার চেষ্টার আলোচনা বর্তমানে স্থবির হয়ে আছে যদিও আফগান শান্তি পরিষদের প্রধান বলেছেন তালেবানের হামলা বৃদ্ধি পেলেও তাদের সমাধান খোঁজার চেষ্টা পরিত্যাগ করা উচিত হবে না সূত্র রয়টার্স পানির নিচে তলানোর সংখ্যায় বিশ্বের একচল্লিশ কোটি লোক সমুদ্রের তাপমাত্রা বাড়া হিমবাহের বরফ গলা এবং বরফের ধস নামার কারণে পৃথিবীর মানুষ পানির নিচে হারিয়ে যাবে গ্রিনহাউসের প্রভাবে বাড়ছে বিশ্ব উষ্ণায়ন এর প্রত্যক্ষ প্রভাবে সমুদ্রের জলস্তর বাড়ছে হাউস গ্যাসের নির্গমন কমানো সম্ভব না হলে আরো আশি বছরের মধ্যে বিভিন্ন মহাসাগর ও সমুদ্র উপকূলবর্তী বিশ্বের অন্তত একচল্লিশ কোটি মানুষ পানির নিচে হারিয়ে যাবে মহাসাগর ও সমুদ্রের জলস্তর অনেকটা উপরে উঠা আসার ফলে সবচেয়ে বেশি বিপদে পড়বেন ইন্দোনেশিয়ার মানুষ জলের অতলে তলিয়ে যাবে নিরক্ষীয় অঞ্চলের দেশগুলোর বাষট্টি শতাংশ স্থলভাগ যার জেরে বিপদাপন্ন হয়ে পড়বেন নিরক্ষীয় অঞ্চলের দেশগুলোর বাহাত্তর শতাংশ মানুষ তার মধ্যে শুধু এশিয়ার ওই উনষাট শতাংশ মানুষ আন্তর্জাতিক বিজ্ঞান গবেষণা পত্রিকা নেচার কমিউনিকেশন এই উদ্বেগজনক খবর দিয়েছে গবেষকরা জানিয়েছেন বিভিন্ন দেশের এই একচল্লিশ কোটি মানুষ যে স্থলভাগের উপর থাকেন এখনই সেই সব জায়গা সমুদ্র সমুদ্র পৃষ্ঠ থেকে দুই মিটারেরও কম উঁচুতে রয়েছে ফলে হাউস গ্যাসের নির্গমনের জন্য বিশ্ব উষ্ণায়নের পদার্থের চাকায় রশি পরাতে না পারলে সমুদ্রের উঠে আসা জলস্তর আরো আশি বছরের মধ্যেই ওইসব এলাকাকে নিয়ে যাবে জলের তলায় ভারতের পশ্চিম উপকূলে আরব সাগর লাগোয়া বেশ কিছু অংশের মানুষ এর ফলে ক্ষতিগ্রস্ত হতে পারেন বলে আশঙ্কা গত বছর ক্লাইমেট অ্যান্ড অ্যাটমসফেরিক সায়েন্সের একটি গবেষণাপত্র জানায় তেইশশো সালের মধ্যে মহাসাগর ও সমুদ্রগুলোর জলস্তর সর্বাধিক পাঁচ মিটার পর্যন্ত উঠে আসার জোরালো আশঙ্কা রয়েছে উল্লেখ্য পৃথিবীর পাঁচ দশমিক আট মাইল এলাকা বরফে ঢাক এই সমস্ত বরফ গলে গলে পৃথিবীর সব সমুদ্র পৃষ্ঠের উচ্চতা দুইশো ফুট বৃদ্ধি পাবে যার ফলাফল হবে ভয়ঙ্কর ফলে তলিয়ে যাবে সাতটি মহৎ বিশ্ব উষ্ণায়নের প্রধান কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে জীবাশ্ম জ্বালানি যা পোড়ানো থেকে উৎপন্ন হয় কার্বন ডাই অক্সাইড এবং তা থেকে গ্রিন হাউস গ্যাসে বেড়ে যায় ভূপৃষ্ঠের তাপমাত্রা জলবায়ু পরিবর্তনের জন্য মানব সৃষ্ট কারণ দায়ী করা হলেও বিভিন্ন কারণে জলবায়ু পরিবর্তন হচ্ছে এ কারণগুলোর মধ্যে পৃথিবী কর্তৃক গৃহীত সৌর বিকিরণের পরিবর্তন প্লেট ডেক্সোনিক্স ও আগ্নেয়গিরির অগ্নুপাত ইত্যাদি উল্লেখযোগ্য জলবায়ু পরিবর্তনের কারণ যাই হোক না কেন এর ফলে পৃথিবীর উষ্ণতা বাড়ছে মারাত্মকভাবে আর এ কারণে আমাদের জন্য অপেক্ষা করছে ভয়ঙ্কর বিপদ ইরানের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার চেয়ে যা বললেন গুতরেস জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস ইরানের উপর আরোপিত মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন তিনি বলেছেন আমি পরমাণু সমঝোতা চুক্তিতে বর্ণিত সব নিষেধাজ্ঞা প্রত্যাহার করার জন্য যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানাচ্ছি একই সঙ্গে ইরানের সঙ্গে এই সমঝোতার প্রতিশ্রুতিতে পরিপূর্ণভাবে ফিরে আসার আহ্বান থাকছে গতকাল বুধবার নিরাপত্তা পরিষদের কাছে পাঠানো এক প্রতিবেদনে এ আহ্বান জানিয়েছেন তিনি পনেরো সদস্যদের নিরাপত্তা পরিষদ বুধবার মহাসচিবের দ্বিবার্ষিক প্রতিবেদনে দুই সালের প্রস্তাব পুনরায় বাস্তবায়নের বিষয়ে আলোচনা করছে এ প্রস্তাবে ইরান যুক্তরাষ্ট্র ফ্রান্স ব্রিটেন জার্মানি রাশিয়া ও চীনের মধ্যে স্বাক্ষরিত পারমাণবিক চুক্তি রক্ষার বিষয়টি উল্লেখ করা হয়েছে উল্লেখ্য দুই সালে ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের স্বাক্ষরিত পরমাণু সমঝোতা হয় এরপর দুই সালের মে মাসে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেই সমঝোতা থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেন এরপর তিনি ইরানের উপর নিষেধাজ্ঞা পূর্ণ বহাল করেন ভিডিও গেমসে কাবা ধ্বংসে আল আজহারের সতর্কতা মিশরের রাজধানী কায়রোর আল আজহার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এক ভিডিও গেমসে কাবা ঘর ধ্বংসের টাক্স থাকার বিষয়ে সতর্কতা জানিয়েছে বুধবার বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল সেন্টার ফর ইলেকট্রনিক অথবা বুধবার এক বিবৃতিতে এই সতর্কতা জানায় ফরসুন নামের এই গেমটিতে গেমারকে এক পর্যায়ে পরের ধাপে যেতে হলে কাবা ঘর ধ্বংস করতে হয় বিবৃতিতে বলা হয় এর আগে সেন্টার ফর ইলেকট্রনিক ফতোয়া কিছু ইলেকট্রনিক গেমের বিরুদ্ধে সতর্কতা জানিয়েছিল যাতে তরুণরা আসক্ত না হয় যা তাদের প্রয়োজনীয় জ্ঞান বা কাজের দিক থেকে মনোযোগ সরিয়ে নিয়ে বাস্তবতা থেকে দূরে এক কল্পনার জগতে আটকে রাখে সাথে সাথে তাদের ঘৃণা এবং নিজেদের বা অন্যদের ক্ষতি করার দিকে উৎসাহিত করে ফরচুন গেমে পরের ধাপে যেতে কাবা ধ্বংস করার বিষয়ে উল্লেখ করে বিবৃতিতে বলা হয় এটি তরুণদের বিশ্বাস আত্মসমর্পণ ও তাদের পবিত্র স্থানের গুরুত্ব অনুধাবনে প্রভাবিত করবে সুতরাং সহিংসতায় উস্কানি দেওয়া এবং বিশ্বাসকে বিকৃত করা মিথ্যা ধারণা যুক্ত সব ইলেকট্রনিক গেমস নিষিদ্ধ করতে সেন্টার আহ্বান জানাচ্ছে সূত্র মিডিল ইস্ট মনিটর